হয়তো হয় না ইনশাল্লাহ তিনি হয়ে যাবে না হয় ওদের বলছে ওদের বাজেট দুই ও আমরা কি লাইভে চলে গেছি হ্যাঁ আমরা লাইভে আসলে কথাবার্তা বলছি আমরা লাইভের মধ্যে আজকাল বাজেট বাজেট নিয়ে কথা হবে <laughs> যাদের প্রোগ্রাম তারা আমাকে বলছে বাজেট দুই আমি বলছি না ভাই বাজেট তিন হলে আমাকে নাই ডাইকেন বলতো যে আমি দুই নম্বর না দুই কেন হ্যাঁ দুইয়ে হবে না হ্যাঁ দুই নম্বরটা দুইয়ে করে <laughs> ঠিক আছে হতে পারে এই লাশ <laughs> এই সিজনের লাশ তারপরে আমি তিনের কবে করব না না না না <laughs> যতই চাপি তারা করুক যত জোরা জোরি তারা করুক আমি মনের বিরুদ্ধে যাব না না না না লাগলে বসে থাকবো আমি সেই দিন ঘুরে বেড়াবো ওই দিন ফুচকা খাবো মুড়ি খাবো কাজ করব না না না না করব না আমরা করব না আমি কোন গানটা গাইতেছি আর ও এটা কোন দিকে নিয়ে যেতেছে এরকম আবল দাবল যেসব কাজ কারবার হয় যে হ্যাঁ। শোতে ঠিকই আছে আপনি সঠিক শোতে চলে আসছেন এই শোয়ের নাম nut to the two one kings এখানে আমাদের ঘুম আসায় আমাদের <laughs> হাই আসে আমাদের মিরুর মাথা <laughs> কাশি আসে কাশি আসে সব কিছু এখানে আমরা লুকালুকি কিছু না এটা বিশাল ন্যাচারাল একটা শো আমরা এই শো করতে করতে আমরা নাক খটাতে পারি এই শো করতে করতে আমরা কান চুল খাইতে পারি এই শো করতে করতে আমরা চুলগুলো ঠিক করতে পারি এই যে এরকম করে যে দেখি তো আমার চুলটা ঠিক আছে কিনা এই মাঝে মাঝে টাকটা দেখা যাচ্ছে এই চুলটা ঠিক করতে পারি আবার এই শো করতে করতে আমরা যাইছি তাই মনে করি এই শো করতে করতে হঠাৎ করে মন চাইলে যে শোটা করবো না ওটা যেতে পারি আমরা আবার মনে হলো শোটা করতে করতে আজকে একটু বেশি করে শোটা করবো অনেকক্ষণ শোটা করবো সেটা সম্ভব না আটটা পর্যন্তই একদম আটটা পর্যন্ত আছি আমরা আটটা পর্যন্ত আমরা আছি আর যারা যারা আমাদের সাথে আটটা পর্যন্ত থাকবেন যারা যারা আছেন তাদেরকে বলে দিই আটটা পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন two six nine six nine এই নাম্বারটি এই এই একটাই নাম্বার টু কেমন যাবে two two six nine nine ঠিক আছে two two six nine six nine এটা হলো two six nine six nine এই নাম্বারে কল করতে হবে আর চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন W W W dot Facebook dot com slash capital F M ninety four point eight এছাড়াও চাইলে আমাদেরকে কল করতে পারেন zero two double five zero three double six five nine এই নাম্বারটি খোলা আছে সো আপনারা চাইলে চারিদিকতে আমাদেরকে ঘিরে ধরতে পারেন এস এম এস করে আটকে দিতে পারেন কমেন্ট করে ফাঁসাই দিতে পারেন কল করে ধরা খাওয়াই দিতে পারেন <laughs> এবং আটটার পরে আমরা আমাদেরকে সুমন্ত টাটা বলে চলে যেতে পারি এই সব কিছুটা টাইমিংয়ের ব্যাপার ভাই time and tide wait for none আর নান রুটি আমার খুব পছন্দ আই লাভ নান উইথ মুরগির ঝোল and grill chicken I love naan এবং নানের সাথে যদি একটু ম্যান সস হয় তাহলে তো আই লাভ লাভ লাভ মোর নান <laughs> নান রুটি কয়টা খেতে পারবি আমি নান মানে খালি পেটে দি কয়টা নান খেতে পারবি আমি আমি সর্বোচ্চ দুইটা খাই সেটা এমনি হলে হোক আর খালি পেটে হলে হোক এর বেশি খাই না আমি হলো না হলো না খালি পেটে কয়টা নান খেতে পারবা সঠিক উত্তর বলো খালি পেটে খালি পেটে খালি পেটে খালি পেটে খালি পেটে এটা আমার ইচ্ছা ভাবছে ভাব না না তুমি কয়টা তোমার ব্যাপার কেন আমার না খালি পেটে মানুষ এক টুকরো নান খেতে পারবে এক টুকরো কেমন কারণ ওই এক টুকরো খাওয়ার পরে পেট তার খালি থাকবে না এই কথা হ্যাঁ ভাইয়া পেঁচিয়ে তুমি এত সুজান না আমার প্রশ্নের উত্তর এত সোজা না এত সোজা তুমি কেমনে ভাবলা যে আমি তোমাকে এত সোজা একটা প্রশ্ন করব যে তুমি যতগুলো ইচ্ছা ততটা খুব খুশি হয়েছি আমি আমি খুব খুব খুশি হয়েছি আমি একদম খুশি হয়েছি এরকম আমি এক বন্ধুরে বলছিলাম যে বন্ধু তুই খালি পেটে কয়টা নান খাইতে পারবি ও বলছে আমি খালি পেটে যদি নান ভালো হয় তাহলে ওই চারটা থেকে পাঁচটা খেতে পারবো এখন ঠিক আছে খালি পেটে চারটা থেকে নান হইলো না কাকা হয় না আমার নান আমি খাবো আমার বাপ খালি পেটে আমি পাঁচটা খাইতে পারবো তোর সমস্যা কি আমি কি না তুই এক টুকরা খাওয়ার পরে পেট কিন্তু আর খালি থাকবে না সুতরাং খালি পেটে তুই এক টুকরা নান খাইতে পারবি কত সেটা হেভি হয়েছে খুব ভালো হয়েছে পরে ও গেছে বাসায় বাসায় ঘর বউরে বলতেছে বউ বলো তো তুমি খালি পেটে কয়টা নান খাইতে পারবা তোর বল বউ বলতেছে খালি পেটে আমি একটা নান খেতে পারবো দূর একটা মজার কথা কম ভাবছিলাম হইলো না কেন চারটা পাঁচটা বললে এটা বলতে পারতাম <laughs> একটা বললে হ্যাঁ না আমি কেমনে সেটা মিলাতে পারতেছে না এরকম অনেকেই আছে আমাদের কাছ থেকে যোগ শোনে শোনে আমাদের কাছে যোগ শোনা খুব মজা পায় তারপর নিজে গিয়ে বলতে চায় অন্য কারোর কাছে তখন আর মিলাতে পারে না আর বলতে পারে না বল ভাই আপনারা যখন বলেন তখন মনে হয় কত ইজি বলতে কত সোজা আপনারা যেভাবে বলেন যে বলতে পারেন কিন্তু বলতে গেলে আর আমরা পারি না এই অবস্থা ঠিক আছে একটু বুঝতে হবে এবং মানে অনেক মানে প্র্যাকটিস আমরা কিন্তু এমনি আসলাম আইসা দু একটা মুখের সামনে আসটা বলে দিলাম এরকম কিন্তু না এখন যদিও তাই ব্যাপারটা থাকে কিন্তু এটা অনেক দিনের প্র্যাকটিসের পরে এটা এরকম আপনি যাই যদি মনে করেন শাওন তোর কাছ থেকে আমি এত যোগ শুনি প্রতিদিন তুই এতগুলো যোগ আমাকে বলিস কিন্তু বাসা যেতে তো একটা মনে থাকে না <laughs> সবগুলো হাসি সবগুলো মজা পাই কিন্তু বাসা যাই দেখি যে আমার একটাও মনে নেই আমার বউর একটা যোগ শোনাবো পারি না না বাসায় গিয়ে আসলে মনে থাকবে কি করে আমি বলে দিই মানে অবজার্ভ করতে হবে ঠিক আছে আজকে যেমন আমার সাথে এটা হয়েছে আমরা তো রাস্তাঘাটে অনেক পাগল দেখি হ্যাঁ। দেখি কিনা দেখি অবশ্যই তো আজকে আমি আসার সময় একটা পাগল দেখছি দেখে আমার বন্ধুকে বলতেছি যে ওই দেখ পাগল ওই দেখ পাগল এবার পাগলটা খেপে গেছে আমার কথা শুনে সে বলতেছে কি তুই পাগল তোর চোদ্দ গোষ্ঠী পাগল তোর বাপ পাগল তোর মা পাগল <laughs> আমার পাগল না আমার পা লম্বা এই অবজারভেশন মানুষের পা কিন্তু গোল হয় না মানুষের পা হয় লম্বা সুতরাং যারা পাগল তাদের পাও কিন্তু লম্বা সুতরাং তাদেরকে পাগল বলা যাবে না না আপনি তাদেরকে বলতে পারেন যে মানসিক ভারসাম্যহীন হ্যাঁ, অথবা মনোরোগী হ্যাঁ মনোরোগী আপনি কি এর পাগল কোন সবার পাই লম্বা <laughs> কার পাওয়ার গোল গুগল হইতে পারে গুগল কিন্তু বললাম এই <laughs> তো পাগল গোল গুগল হ্যাঁ আবার ছাগল ঠিক আছে এই ছাগল বললা ছাগল আর পাগলের মধ্যে পার্থক্য কি বলো ছাগল আর পাগলের মধ্যে পার্থক্য কি একটা পশু একটা মানুষ <laughs> উত্তর ঠিক আছে আমি এটা আমি ধরা খাইছি আমি সাথে পারলাম না হ্যাঁ, ওই ওই জোরটার মতো তুমি অন্য কিছু কইলে আমি উত্তর <laughs> তুমি বলো পাগল মধ্যে না এটা বলবো না হচ্ছে যে ওই পরে যেটা হইছে যে <laughs> বলবো না কেমন কথা <laughs> আমি তো আন্দাজে এটা উত্তর দিলাম আন্দাজে বলো কিন্তু ওই পাগল আমার আজকে কি বলছে পরে কি বলছে বলছে তুই কেন পাগল জানিস জানো আমি কেন পাগল কয়েকটা পাগলি যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তোদের সামনে যায় তখন তোরা আবার কাছে গিয়ে ওর ওড়না ঠিক করে দিস ওর জামা কাপড় ঠিক করে দিস আর আমি পাগল চব্বিশ ঘন্টা এখানে প্যান্ট ছাড়া ঘুরতেছি আমার প্যান্টটাকে উপরাই দিলি না <laughs> পাগল আবার প্রেস্টিজ আছে আছে হ্যাঁ পাগল কিন্তু খুব বেশি নিয়ে চলে <laughs> না আমি ওরে কইলাম যে তোর প্যান্টটা নাই কেন কি হয়েছে ঘটনাটা কি কয় আর কয়েন না আমি একটা ডোবা থাইকা উঠা আইসা পাশে একটা দোকানে গিয়ে বলছি যে আমার একটা শ্যাম্পু দেন আমি এখন গোসল করব দোকানদার আমার দিকে তাকাই বলছে আমরা অর্ধনগ্ন কারো কাছে কোনো কিছু বিক্রি করি না <laughs> হ্যাঁ তো সঙ্গে সঙ্গে ওই পাগল করছে আর প্যান্টটা খুলে দিছে করলে এবার দে <laughs> মানে দোকানদার একটা আলাদা একটা পৈতালি এত হ্যাঁ, টাকা দিলে তো দিবি তুই অর্ধনগ্ন নাকি পুরা নগ্ন নাকি পুরা দাম তোর দরকার কি তুই ব্যবসা করতে না তোর টাকা লাগবে তুই টাকা দিবি ফাগল লাগে ফাগলামি করস আবার খালি বুঝবি এটা ফাজিল কোথাকার আসলে ফাজিল না একদম হুম এরকম হয়েছিল আমাদের সানিয়া সাথে আমাদের সানিয়া সাথে এরকম একটা ঘটনা ঘটছিল কি ঘটনা আমাদের সানি যে লায়নী বিচে হ্যাঁ। <laughs> গেছেন দারোয়ান ম্যাডাম এটা তো একটা অন্যরকম বিচ ওয়ার্ল্ডের অন্যান্য সাথে মিলাইলে হবে না এই বিচে টু পিস অ্যালাউড না আচ্ছা। এই যে দেখেন বড় করে লেখা আছে two piece not allowed Sunny ঠিক আছে আপনি বলেন কোনটা খুলবো ওয়ান <laughs> পিসে <laughs> যাই টু পিস যখন ঢুকতে দেবে না ওয়ান পিস এই নিয়ে বাড়াবাড়ি করলে একটু পরে আমাদের ম্যানেজমেন্ট এসে আমাদের দুজনকে ফোর পিস করে দিবে <laughs> কেটে দুই টুকরো একজনকে আর আমাকে অনেকগুলো টুকরো করবে টুকরো টুকরো করে দেখো আমার অন্তর পলকে পলকে তুমি বুকের ভিতর জানি জানি জানি তুমি আমার প্রেমে ফুল বলো বলো বলো শুধু বলো না কবুল এই কবুল থেকে মনে আসছে এক লোক বিয়ে করতে গেছে বিয়ে করতে যাওয়ার পরে তাকে বলছে বলেন কবুল কবুল কবুল হ্যাঁ। সে বলছে আবুল আবুল আবুল <laughs> না এমনই হঠাৎ আটটা হয়েছে যে কোন কবুল কবুল কবুল তুই তো তিনবার তুই বিয়ে কর <laughs> আব্বা বিয়া তো হুজুরের সাথে হয়ে গেছে হুজুর তিনবার কবুল বলে ফেলেছে আমার আগে আমার আগে কইছে ওই করুক বিয়া এরকমই হবে পাগলা গারদে পাগলামি কথাবার্তা হবে একটু পরে আবার আসবো আমরা <laughs> মাথাটা একটু ঠিক করে নিয়েছি মাথাটা গেঞ্জাম লেগে গেছে গা ঠিক আছে মাথাটা একটু ঠিকঠাক হইলে আমরা ফিট ছোট বিরতির পর কেউ কোথাও যাবে না কিপটিনি capital F M ninety four point eight চলছে নাট বল্টু দ্য টোফান কিংস যদিও নাট আজকে অনুপস্থিত বল্টু উপস্থিত সাথে আছে তারকাটা মিরু ও সকালবেলা দুপুরবেলা জেলাস থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত ওয়েট করে শুধুমাত্র আপনাদের জন্য সো ওকে একটু এনকারেজ করার জন্য শেয়ার করার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন মিরু কিন্তু চরম চরম খেটে যাচ্ছে খেটে যাচ্ছে খেটে যাচ্ছে খেটে যাচ্ছে পাগলের মতো খেটে যাচ্ছে এই জন্য সে আছে পাগলের পিছনে লাগছে আসলে পাগল পাগল কি করে না করে এগুলো নিয়ে তার মাথা হয়ে বেদনা আমরা ফিরবো ছোট্ট বিরতির পর কেউ করতে যাবে না ঠিক আছে আপনার না হলো কি সোনা কৌটু পুতু কি যাবেন না